সেই চেষ্টার ভিত্তিতে জাতির সামনে মুখে চূড়ান্ত সঠিক কথা বলার চেষ্টা করছি কোনদিন পিছুয়া হয়নি যে কোনো সমস্যার মুখোমুখি হলেও সেই চেষ্টার বিনিময়ে কলমে পেশ করে আসছি জাতির সংশোধনের জন্য তারই একটা বই হচ্ছে উপদেশ সেই বইয়ে লেখা আছে এক জায়গায় যে কোন কোন দিন মারা গেলে খবরের শাস্তি হয় না জানি না উপদেশ বই আপনার কাছে আছে কিনা গিদিয়ে নিজেকে বলছেন আমি আকিদা সংশোধন করেছি তা আমি বুঝি না আমি আপনার দিনী ভাই আপনার দিনী ভাই হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সংশোধনের জন্য সঠিক দিনের জন্য মাসিকা লিটেশন আপনি পড়েন কিনা আমি জানি না বারো জন মুক্তি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাসিকা নীতি পত্রিকা আপনার জন্য বের করি পঞ্চাশটা প্রশ্নের উত্তর দিয়ে আমি জানি না আপনি কতদূর সাথে আছেন বহুদিন বলেছি বক্তব্যের সাথে মোনাফিকি করিয়েন না আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি আব্দুল রাজাক বিন ইউসুফ নব্বই সাল থেকে না আজ পর্যন্ত জাতির সামনে কোনদিন সরিষার সম পরিমাণ নিজস্ব স্বার্থ নিয়ে দাঁড়ায়নি যতদিন পর্যন্ত দেহের শ্বাস আছে মানুষের সামনে দাঁড়াতে পারবো ততদিন পর্যন্ত সরিষার সমপরিণীয় স্বার্থ নিয়ে দাঁড়াবো না ইনশাআল্লাহ বিনিময়ে মানুষের কাছে চাইনি বিনিময়ে আল্লাহর কাছে চেয়েছি বলেছি যদি নিজের কর্ম দিয়ে এবদত দিয়ে সফলতা অর্জন করতে না পারি তাহলে যারা কোরআন হারিস মানছে ওদের মাধ্যমে কিছু নেকি পাবো ওইটা দিয়ে তুমি কঠিন দিনে একটু পার করে দিও তুমি মানে তুমি সবকিছু করতে পারো তাদের ভয়ের কারণ নয় জুমার দিন তাদের ছুটির দিন জুমার দিন তাদের আনন্দের দিন জুমার দিন তাদের ঘুমিয়ে থাকার দিন জুমার দিন তাদের ভোগবিলাসের দিন জুমার দিন তাদের আনন্দ ফুর্তির দিন এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন মানুষ এবং জিন জুমার দিনের পাঁচ পাশে দাম দেয় না আবারও বলি আপনাকে রাসুল সাল্লি সাল্লাম বলেন জুমার দিন ফজরের আজানের সময় থেকে নিয়ে তাহলে কেয়ামত শুরু হবে ফজরের আজানের সময় জুমার দিন ফজরের আজানের সময় থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত পৃথিবীর সব প্রাণী মাটিতে ও পানিতে আকাশে যত প্রাণী রয়েছে সবাই আতঙ্কিত থাকে ভয়ে ভীত হয়ে থাকে না জানি আজ কেয়ামাত হয় না জানি আজ কেয়ামাত হয় তবে মানুষ তবে জিন তাদের পরোয়া থাকে না তাদের হিসাব থাকে না তাদের ভয় থাকে না জমার দিন কেয়ামতের দিন এ ব্যাপারে তারা পরোয়া করে না সম্মানিত দিনই ভাই বোন জুমার দিন ভয়াবহ দিন জুমার দিন ঈদের দিন জুমার দিন আদমকে সৃষ্টি করার দিন জুমার দিন আদম আলাই সাল্লামকে জান্নাতে প্রবেশ করার দিন জুমার দিন আদম আলাই সাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন জুমার দিন আদম আলাই সাল্লামের তোবা কবুলের দিন জুমার দিন আদম আলাই সাল্লামের মরণের দিন জুমার দিন কেয়ামাতের দিন জুমার দিন ভয়াবহ দিন জুমার দিন আনন্দের দিন আবদুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন তিনি একদিন কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন এ আয়াতটা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা পৃথিবীর মানুষ আল্লাহ বলছেন আমি আজ তোমাদের উপরে আমার নেয়ামাতকে পরিপূর্ণ করে দিলাম আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম ইসলাম আমার মনোনীত দিন আমার পছন্দনীয় দিন এইটা তোমাদের সামনে আমি ঘোষণা দিয়ে দিলাম এ আয়াতটা যখন পড়া শেষ হলো আব্দুল আব্বাসের কাছে একজন ইহুদি ছিল ইহুদি বলল লাউ নাজালাত হাজিহিল আয়াত আলাইনা লাত্তা খাজনাহু এই দান আরে বলো কি এই আয়াতটা যদি আমাদের উপরে নাজেল হতো তাহলে যে দিন নাজেল হতো সেই দিনকে আমরা ঈদের দিন মনে করতাম খুশির দিন মনে করতাম তখন আব্দুল ইবনা আব্বাস বলছেন তুমি শোনো ইন্নাহ নাজালাত ফিয়মি দাইন এই আয়াতটা নাজেল হয়েছে ওই দিন যে দিনে দুই ঈদ একসাথে জমা হয়েছে এক আরাফার দিন এক জুমার দিন যেদিন আয়াত নাজেল হয়েছিল সেদিন ছিল আরাফার দিন সেটা হলো ঈদের দিন যেদিন আয়াত নাজেল হয়েছিল সেদিন ছিল জুমার দিন সেদিন ছিল জুমার দিন সেদিন ছিল আরাফার দিন তুমি তো বলছো ঈদের দিন বানিয়ে নিতাম আর আমাদের ঈদের দিন ঘটে আছে জুমার দিন আব্দুল্লাহ আমরা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন ইয়ামুত ইয়ামাল জুমা আও লাইলাতাল জুমা ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতাল কবরে কোন পুরুষ কোন নারী যদি জুমার দিন মারা যায় জুমার রাতে মারা যায় কোন মুসলিম পুরুষ কোন মুসলিম নারী যদি জুমার দিনে মারা যায় জুমার রাতে মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন জুমার দিন বৃহস্পতিবারের দিন যখন শেষ হবে সূর্য ডুবে গেছে তখনই জুমার দিন শুরু হয়েছে তার মানে জুমার রাত জুমার দিন যখন শেষ হয়ে যাবে সূর্য ডুবে যাবে তখনই শনিবার শুরু হবে মানে জুমার দিন শেষ হয়ে গেছে বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবারের সন্ধ্যা পর্যন্ত জুমার দিন এই জুমার রাতে এই জুমার দিনে কোন মুসলিম পুরুষ নারী মারা গেলে তার কবরের শাস্তি হবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জুমার দিন বড় দিন তবে তিনি কথা বলেছেন যে সুরা পড়লে কবরের শাস্তি হবে না রাতে রাতে সুরা পড়লে কবরের শাস্তি হবে না তিনি কথা বলেছেন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না তিনি কথাও বলেছেন যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না চারটি কথা উল্লেখ করেছেন জানি না আপনি বই পুস্তক পড়েন কিনা আমি কিন্তু জাতির কল্যাণের জন্য জাতির আকিদের সংশোধনের জন্য মুখে এবং কলমে এবং প্রতিষ্ঠান দিয়ে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি আমার চেষ্টায় ঘাটতি করছি বলে আমার মনে বলে না সেই চেষ্টার ভিত্তিতে করতে যাচ্ছি জামিয়া সালাফে তেঘরা বিরুল দিনেশপুর উত্তরবঙ্গের জনগণ দিনী ভাই বোনের জন্য সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম কবরের শাস্তি হয় না জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না সুরামল রাতে পড়লে কবরের শাস্তি হয় না পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না শহীদ হয়ে গেলে শহীদের কথা বলতে পারি না পেট ব্যথার কথা বলতে পারি না জমার দিনে মরণ হবে কি না তা বলতে পারি না তিনটাই কঠিন একটাই সহজ সেটা হলো রাতে সুরামুল পড়া যে কোনো মূল্যে সুরামুল শিখতেই হবে রাতে পড়াতে অভ্যাসী হতেই হবে সময় শেষ শ্বাস বন্ধ হয়ে গেলে বাড়ি ঘর জমি জায়গা ছেলে মেয়ে আহাল পরিবারের সাথে সরিষার সমপরিমাণ সম্পর্ক থাকবে না মনে রাখবেন এইটা বিবেচনা করে দিন কাটাবেন সময় কাটাবেন শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীর কোন ভালো মন্দর সাথে আপনার যোগাযোগ হবে না তার নাম মরণ মরণের দিন চলে আসবে আজ হোক আর কাল হোক কেমন দিন চলে আসবে আজ হোক আর কাল হোক জুমার দিন ভয়াবহ দিন বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম